আমি সরকার বলছিল যে গাছ আচ্ছা। লাগান পরিবেশ বাঁচান এই প্রেক্ষাপটে আমি একটা গাছ লাগাইছিলাম কিন্তু সরকার আমাকে বাহবা না দিয়া আমার পিছনে পুলিশ লাগাই দিছে আসলে মূলত ভাই আমি একটা গাঞ্জা গাছ লাগাইছিলাম